আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মন আল্লাহ তালার অশেষ মতে আমি অনেক ভালো আছি গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো গাইস আপনারা সবাই জানেন আমাদের পরবর্তী ইনকিউবেটর কিন্তু অজ্ঞানের ইনকিউবেটর হতে চলেছে তো সেই অজ্ঞানের ইনকিউবেটর দেখতে কেমন হবে গাইস এবং অ্যাট্রিবিউটগুলো কি থাকবে সেগুলো কিন্তু আজকে ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো এবং গাইস আপডেটের পরে শুধুমাত্র হিরোই করতে পারলে কিন্তু আমরা ওপি লেভেলে চারটা ইমোট ফ্রিতে পেয়ে যাবো সো কী কী ইমোট ফ্রিতে পাবেন সেগুলো কিন্তু আজকে ভিডিওতে দেখিয়ে দেবো এবং গাইস কালকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে কয়েকটা ইমোট দেখিয়ে দিয়েছিলাম আজকের ভিডিওতে কিন্তু আরও কয়েকটা নিউ ইমোট দেখিয়ে দেবো যেগুলো ওপি লেভেলের ইমোট কিন্তু হতে চলেছে গাইস আপনারা সবাই জানি আমাদের ওয়ান পাঞ্চ ম্যান যে কলা কোলাবরেশনটা আছে সেই ফুল কলা কোলাবরেশনে কিন্তু রিটার্ন করতে চলেছে সো সেটা নিয়েও কিন্তু আজকে আপডেট নিউজ পেয়েছি সো সেগুলো কিন্তু আজকে ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো এবং সেই সাথে আমাদের ওয়ান পাঞ্চ ম্যান যে এম এটি এইটি সেভেন স্কিনটা আছে সেটা কবে রিটার্ন আসবে সেটা কিন্তু আজকে ভিডিওতে বলে দেবো এবং এছাড়া গেছে আজকে ভিডিওতে আর অনেকগুলো নতুন নতুন ইনফরমেশন থাকবে আশা করি সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিও যদি না দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো আর বেশি কথা না বলে চলুন শুরু কাজে আজকের ভিডিও তো সর্বপ্রথম গাইস আপনারা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছেন স্ক্রিনের উপরে এই বান্ডিলটা এটা কিন্তু সিঙ্গাপুর সার্ভারের জন্য গোল্ড রয়েল আসতে চলেছে এটা কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম হয়ে গেছে সিঙ্গাপুর সার্ভারের জন্য গাইস আপনারা সবাই জানেন সিঙ্গাপুর সার্ভারের সাথে কিন্তু কিন্তু এখন আমাদের অনেকটাই মিল আছে তো হতে পারে গেছি এই বানিটা কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভার এবং ইন্ডিয়া সার্ভার এই দুটো সার্ভারে কিন্তু গোল্ড রেলের মাধ্যমে দিতে পারে দেখছি আমাদের বাংলাদেশ সার্ভার এবং ইন্ডিয়া সার্ভারের জন্য অফিসিয়ালভাবে কোন গোল্ড রেলটা আছে চলে সেটা যদি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম নিউজ জানতে চান তাহলে গাইছে আর মাত্র এক থেকে দুই দিন ওয়েট করতে হবে কারণ গেছে আমাদের পঁচিশ তারিখে কিন্তু ওবি আপডেট মানে আর এক থেকে দুই দিনের মধ্যে কিন্তু অফিসিয়াল ব্যানার সহকারে পেয়ে যাবো তো যাই হোক গেছে আপাতত আপনারা এটা শিওর থাকতে পারেন শিওর বলতে কি আপনারা কিন্তু ফিফটি বা সিক্সটি পার্সেন্ট শিওর থাকেন যে সিঙ্গাপুর সার্ভার যে গোল্ড রেল বানিটা আছে চলছে সেটাও কিন্তু দিলেও দিতে পারে আর যদি চেঞ্জ করা হয় তাহলে তো বল আমি অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো যাই হোক গেছে এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমাদের গেমের মধ্যে কিন্তু ওপি লেভেলে একটা ইমোট আসতে চলেছে মিস্টার উইগার পেটের সাথে তো আপনারা স্ক্রিন উপর দেখতেই পারছেন গাইস ইমোটটা গাইস পার্সোনালি আমার কাছে ইমোটটা কিন্তু ভালো লেগেছে তো আপনারা স্ক্রিন উপর দেখতে পারছেন অ্যানিমেশনটা কিন্তু জোস দিয়েছে আর এগুলো যে ইফেক্টগুলো দেখতে পাচ্ছেন গাইস ইফেক্টগুলো কিন্তু অনেক ভালো ও বাইসাপ লাস্টের যে মানে আপনার স্টাইলটা সেটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগলো তো আপনাদের কাছে কেমন লাগলো গাইস ইমোটটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিন এটা হয়তো আমরা টপ আপেন্টের মাধ্যমে দুশো কি তিনশো ডায়মন্ড টপ দেখতে পাবো আশা করি বুঝতে পেরেছেন গাইস তো এর পরবর্তী আপডেটটি হলো গাইস আমরা যখন হিরোই করবো সিএস রিঙ্কে তাহলে কিন্তু দুইটা ইমোট ফ্রিতে পেয়ে যাবো তো দেখতেই পারছেন গাইস আপনারা ইমোট দুইটা গাইস ফার্স্ট ফ্রিতে যে ইমোটটা দেখতে পাচ্ছেন এটা আমরা যখন সিএস র্যাঙ্কে হিরোই করবো তখন কিন্তু ফ্রিতে পেয়ে যাবো তো মোটামুটি ভালো কিন্তু একটা ইমোট তো গাইস এরপর যখন আমরা মাস্টার উঠবো সিএস র্যাঙ্কে তো তখন কিন্তু গাইস আরও একটা ইমোট পেয়ে যাবো মানে সেম টাইপের কিন্তু লোগোতে একটু পরিবর্তন আছে তো এই ইমোট দুটা কিন্তু আমরা ফ্রিতে পেয়ে যাবো গাইস শুরুতে কিন্তু বলেছি এগুলো কিন্তু সিএস র্যাঙ্কের মানে হিরোইকের রিওয়ার্ড তো এখন আমি আপনাদের বিআর র্যাঙ্কে যে হিরোইক এবং মাস্টার রিওয়ার্ড আছে সেগুলো দেখিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন গাইস আপনারা যদি বিআর র্যাঙ্কে যদি আপনার হিরোইক যেতে পারেন ওপি লেভেল ভাই সাপ মানে বলার মধ্যে ভাষা নেই এত সুন্দর ইমোট আমাদের ফ্রিতে দিবে আমার কিন্তু বিশ্বাসই হচ্ছে না তো তারপর দেখতে পাচ্ছেন গাইস আমাদের যখন মাস্টার যখন আপনারা উঠতে পারবেন বিআর র্যাঙ্কে তো দেখতে পাচ্ছেন গাছ সেমি ইমোট শুধুমাত্র লোকতে কিন্তু পরিবর্তন হবে গাছ এখানে সব থেকে বড় সুবিধাটি হলো আমি জানি আমার সাবস্ক্রাইবারদের মধ্যে অনেকেই আছে যারা মাস্টার উঠতে পারবে না বাট গাছ হিরোই কিন্তু সবাই উঠতে পারবে তো যেহেতু হিরোই করতে পারবে তো সেহেতু গাইস হিরোই করলেও কিন্তু আপনারা ইমোট একটা একটা পেয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন গাইস তো এই ইমোটগুলো কিন্তু আমরা ফ্রিতে পাবো আর এগুলো কিন্তু আমরা ট্রায়াল হিসেবে পাবো মানে একদম যে পারমানেন্টলি পাবো ওরকম কিন্তু না আমার গাইস এক হিসাবে কিন্তু আবার পারমানেন্ট ইমোটের মধ্যে কারণ গাইস এখানে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যখন আপনারা প্রত্যেকটা সিজনে হিরোই করবেন তখন কিন্তু গাইস সিএস র্যাঙ্কের যে ইমোটগুলো আছে সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তিরিশ দিনের জন্য আর যখন যখন আপনারা বিয়ার র্যাঙ্কে হিরো করবেন তখন কিন্তু আপনারা চল্লিশ দিনের জন্য পেয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন এভাবে কিন্তু গাইস আপনারা পারমানেন্ট ইমোটের মতোই কিন্তু ব্যবহার করতে পারবেন যখন সময় চলে যাবে তখন কিন্তু আবারও হিরোইক মাস্টার উঠবেন তারপর কিন্তু আবারও পেয়ে যাবেন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আমরা পরবর্তী টুর্নামেন্টের মাধ্যমে কি আইটেম দেখতে পাবো যাই হোক গাইস আপনারা স্ক্রিনে দেখতে পারছেন গাইস আমাদের এই ব্যাকপ্যাকের স্ক্রিনটা এটা কিন্তু আমাদের এই ওবি আপডেটের লাস্ট টুর্নামেন্ট হওয়ার কথা ছিল আর এই ওবি আপডেট কিন্তু আর মাত্র চার থেকে পাঁচ দিনের মতোই আছে তো সেহেতু গাইস আমাদের পরবর্তী টুর্নামেন্টের মাধ্যমে কিন্তু আমরা এই ব্যাকপ্যাকের স্ক্রিনটা পাঁচশো ডায়মন্ড হবে আর একশো ডায়মন্ড হবে কোনো না কোনো একটা আইটেম কিন্তু দেখতে পেতে পারি তবে গাইস আমি কিন্তু আপনাদের হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম দিচ্ছি না দু একদিনের মধ্যে অফিসিয়াল ব্যানার পেয়ে যাব তারপর হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হবে বলে দেবো যে কোন টপেন্ট আসতেছে তবে গেছে এটা কিন্তু আসার অনেক বেশি পসিবিলিটি আছে তো সেই সাথে গেছে আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন আমাদের এই গুলাল স্ক্রিনটা এটা কিন্তু আমি আপনাদের যদি ভিডিও দেখাতে পারিনি এটা কিন্তু একটা থিম গুলাল স্কিন এটা কিন্তু আসতে চলেছে একটা ইভেন্টে এবং এটার সাথে গেছে একটা উড পিকার স্কিন কিন্তু একই থিমে দিবে এবং সেই সাথে গেছে একটা বানিল আছে যেটাও কিন্তু এই একই থিমে দিয়ে দিবে এটা কিন্তু দুই তিন দিনের মধ্যে চলে আসার কথা আর যদি দুই তিন দিনের মধ্যে না দেয় তাহলে যেদিন আমাদের গেমটা আপডেট হবে সেই দিনও কিন্তু দিয়ে দিতে পারে গেছে আপডেটের পরে কিন্তু আমাদের ওয়ান পান্স ম্যান যে কলাপেশনটা আছে ফুল কলাপেশনটা কিন্তু রিটার্ন করার কথা ছিল বাট গাইছে আপাতত এটা কিন্তু মনে হচ্ছে ক্যান্সেল করা হয়েছে কারণ গাছ আপডেট পরে কিন্তু অনেক বড় বড় কিন্তু ইভেন্ট আছে আমাদের র্যাম্পেজ ইভেন্ট এবং আমাদের অ্যানিভার্সারি ইভেন্ট এছাড়া গাছের অনেকগুলো ওপি লেভেলে কিন্তু ইভেন্ট আছে তো সেহেতু গাছ আমাদের ওয়ান পাঞ্চ ম্যান যে এই যে কলাবরেশনটা এটা রিটার্ন দিলে কিন্তু গেনার এক প্রকার লসই হবে কারণ গাছ সবাই কিন্তু নিতে পারবে না তো গাইজ তার জন্য কিন্তু গাছ এই কলাবরেশনটা রিটার্ন দিবে না বাট গাছ ওয়ান পাঞ্চ ম্যান যে এমএটিড সেভেন স্কিন সেটা কিন্তু রিটার্ন দিবে এবং গাছ সেই সাথে ফিস্টি স্কিন আছে এই দুইটি আইটেমে যেহেতু ডিমান্ড বেশি সেহেতু গাছ এই দুইটি আইটেমে কিন্তু রিটার্ন করতে পারে মানে কলাবরেশন রিটার্ন করবে না বলতে এখানে আমাদের একটা এলো যে ওয়ান পাঞ্চ ম্যানের যে বান্ডিলগুলো ছিল এবং গাছ যে লুট বক্স ব্যাকপ্যাক ছিল ওগুলা কিন্তু রিটার্ন দেখতে পাবো না জাস্ট গাইস আমরা one punch man M eighty seven স্ক্রিনটা সেটা রিটার্ন দেখতে পাবো আর বড় যদি এটা না দিতে পারে যদি দেয় তাহলে ফিস স্ক্রিনটা দিবে আশা করি বুঝতে পেরেছেন but guys M eighty seven screen return কিন্তু কনফার্ম তো সেটা নিয়ে টেনশন করার দরকার নাই তো এর পরবর্তী আপডেটই হলো গাইস আপনার স্ক্রিন উপর দেখতেই পাচ্ছেন গাইস আমাদের পরবর্তী ইনকিউবেটরের কিন্তু পিক কিন্তু পেয়ে গেছি তো কি কি গান স্ক্রিন আসতে চলেছে তো দেখতেই পাচ্ছেন গাইস কেমন হতে চলেছে এগুলোর মধ্যে কিন্তু কোনো অ্যানিমেশন দেখা যাচ্ছে না বাট গাইস এরকমই কিন্তু ডিজাইনিং করা হয়েছে তো আশা করি আপনার কাছে ডিজাইনটি ভালোই লেগেছে তো এগুলোর সাথে যদি অ্যানিমেশন থাকতো তাহলে কিন্তু দেখতে অনেকটা জোস লাগতো তো এখন আমি জানি গাইস আপনারা অনেকেই জানতে চাইবেন ভাই তাহলে এগুলো অ্যাট্রিবিউট কি সেগুলো সেগুলো একটু বলে দেন গাইস এগুলো অ্যাট্রিবিউট কিন্তু পেয়ে গেছি বাট গাইস কোনটা যে কার অ্যাট্রিবিউট সেটা কিন্তু কনফার্ম দিয়ে বলা যাবে না তো দেখতে পাচ্ছেন একটাতে থাকবে double damage single range minus reload speed আরেকটাতে থাকবে guys single range double armour penetration minus reload speed এখানে গাইস আরও দুইটা এবিলিটি আছে সেগুলো দিয়ে দিচ্ছি আরেকটাতে থাকবে guys single rate of double range minus make এবং গাইস আরেকটা স্কিন থাকবে সেটাতে থাকবে single damage double accuracy minus reload speed আশা করি বুঝতে পেরেছেন গাইস এই চারটা কিন্তু এবিলিটি হতে চলেছে আর কোনটা যে কার এবিলিটি একটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে না বাট গাইস আমাদের গেমের ফাইলে যেহেতু এড হতে চলেছে পঁচিশ তারিখে যেহেতু আমাদের আপডেট আসতে চলেছে গেমের ফাইলে যখন এড করবে তখন কিন্তু আমি আপনাদেরকে ভিডিও সহকারে এ টু জেড বুঝিয়ে দেবো তখন কিন্তু রিভিউ পেয়ে যাবো তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন দু একদিনের মধ্যে কিন্তু এ টু জেড জানতে পেরেছি তো এই ছিল আজকে ভিডিও আই হোপ ভিডিও আপনার কাছে ভালো লেগেছে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন তো দেখাবো কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন